ইশারায় কইবি কথা গোঠে মাঠে ইশারায় কইবি কথা গোঠে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শুনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিট রাখ গোপনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে শ্যামকে যখন পড়বে মনে দেখবি কালো মেঘের পানে বলি শ্যামকে যখন পড়বে মনে দেখবি কালো মেঘের পানে আর রান্না শালে কাঁদবি বসে আর রান্না শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে বলি শ্যাম সায়রে নাইতে যাবি তোর গায়ের বসন ভিজবে কেনে বলি শ্যাম সায়রে নাইতে যাবি তোর গায়ের বসুন ভিজবে কেনে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে